সো গাইজ আমরা এখন বর্তমান রয়েছি অ্যালেসা ওয়াটারফলের কাছে তো এখানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর বাকি ওই পারে যেগুলো পাহাড় দেখছো ওটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে মেচি নদী good morning good morning Sunday তো আজ চার মাস পর ভিডিও বানাতে চলেছি so right now time is সাতটা আটচল্লিশ আর আজকে অনেক দিন পর ভাবলাম যে বেরোবো তো এখন দেখি ঘুম থেকে উঠতে হবে আর ঘুম থেকে উঠে দেন এখন বেরোবো অ্যাসলিয়া ওয়াটারফল তো বিগত অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব যাব যাব যাওয়া হচ্ছিল না তো চলো ফটাফট রেডি হয়ে নি আর সবাই আছে সবার সঙ্গে আজকে যাব নতুন সবাই তো চলো একদম রোডে দেখা হচ্ছে সো ভেরি গুড মর্নিং তো এখন সময় আটটা চুয়ান্ন আর আমরা এখন থেকে বেরিয়েছি চোপড়া থেকে অ্যালেশিয়া ওয়াটারফলসের দিকে তো আজকে সাডেনলি প্ল্যানিং হলো বিগত চার মাস ধরে কোথাও বেরোচ্ছিলাম না যার জন্য সবাই মিলে বন্ধুবান্ধব মিলে একটু প্ল্যানিং করলাম যে কোথাও একটা ট্র্যাকিং করা যায় তো একটা হেডেন একটা ঝর্ণা সেই ঝর্ণাতে আজকে আমরা ভিজিট করব তো দেখা যাক কত দূর কী হতে পারে তো অ্যাপ্রক্স চোপড়া থেকে এটা ninety two ninety five kilometre হবে তো এখন রয়েছে বিধাননগরের কাছে বিধাননগর তো এইখান থেকে তোমরা হয়তো বুঝতে পারবে না কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে একদম দারুণ ভাই দারুণ তো কাঞ্চনজঙ্ঘার ঝলক আই হোপ তোমাদের হ্যাঁ, ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু এখান থেকে একদম ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে সো গাইস এখন আমরা রয়েছি মাদাতি টোল প্লাজা তো এটা ঘোষপুকুর টোল প্লাজাও বলে তো এখন জাস্ট আমরা এখানে আমাদের তো বাইকে কোনো টোল লাগবে না আমরা সাইড দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব আর আজকের ওয়েদারটা সত্যি অসাধারণ ওয়েদার আছে ইভেন খুব এনজয় করছি এখন থেকে সকাল পর্যন্ত রাইডে বেরিয়ে সো আমরা এখন রয়েছি বাগডোগরা আর আমরা বাগডোগরা হয়ে এখন যাব পানিঘাটার রোডে তো অ্যাকচুয়ালি চোপড়া দিয়ে এদিক দিয়ে শর্টকাট এরা কিছু ওখানে গিয়ে খাওয়া হবে চলে যাচ্ছে এটা হচ্ছে জঙ্গলি বাবা রোড আরও মোটামুটি আমাদের thirty kilometre thirty kilometre approx আরও থার্টি কিলোমিটার এগোতে হবে সো আমরা এখন আছি পানিঘাটা মোড়ের মেন রাস্তায় তো এটা চলে যাবে সিধা পানিঘাটা তো আমরা এখন এই রাস্তা দিয়েই পানিঘাটা যাব কারণ পানিঘাটা মোড় থেকে যে ডেস্টিনেশনে যাব আমরা এখান থেকে বত্রিশ কিলোমিটার তো আমরা যদি মাটি গাড়া হয়ে যেতাম শিলিগুড়ি যারা আছো তারা যদি মাটি গাড়া হয়ে যাও তাহলে তোমাদের সেই পানিঘাটা যেতে হবে দুধিয়া হয়ে পানিঘাটা তো আমরা সেই রুটটা নিলাম না কারণ আমরা ইভেন চোপড়া থেকে এসেছি সেই জন্য আমরা ভাবলাম যে এই রুটটা নেওয়া অনেকটা বেটার হবে কারণ অনেকটা দূরত্ব কম পড়বে সো এই রুটটা এই জন্যই আমরা নিলাম আর এই রুটটা অসাধারণ একটা রুট তো এখান থেকে জঙ্গলি বাবা এম এম তরাই তো সব এই রুটেই সো এখন সময় হচ্ছে নটা সাতচল্লিশ তো আমরা চোপড়া থেকে বেরিয়েছিলাম আটটা চল্লিশের মতো তো এক ঘন্টা সাত মিনিটের মতো হয়ে গেল আমাদের কারণ আমরা একটু লেট করে বেরিয়েছিলাম যার জন্যে একটু লেট হয়ে গেল সো বন্ধুগণ এই সিদা রোড দেখছো এটা দিয়ে চলে গেলে এম এম তরাই আর এখন আমরা যাব পানিঘাটার দিকে তো তরাই টি গার্ডেন এটা আর এখন যেটা রাইট সাইডে পড়ে গেল সেটা ছিল এম এম তরাইয়ের রুট আর এখন যে রুটটা যাচ্ছি আমরা এটা যাব আমরা একদম পানিঘাটা সিধা পানিঘাটার দিকে উঠব সো এখন আমরা বাঙে যে হোটেলটি রয়েছে অনেকে জানো হয়তো তো বাঙের হোটেলের সাইড দিয়ে যেটা পানিঘাটার রোড গেল সেই রোডে এখন ঢুকেছি আমরা আর এটা হচ্ছে ফরেস্ট সো এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন তো এখানে মাঝে সাঝে হাতি বেরো হয় রাস্তা দিয়ে ক্রসিং করে তো কখনো এইসব রাস্তায় একদম দাঁড়ানো উচিত নয় কারণ বলা যেতেই পারে কখন না কখন বেরিয়ে পড়বে হাতি তো হাতির সম্মুখীন হওয়াটা আমার মনে হয় না বেটার তো মাঝে মাঝে দেখা যায় ইভেন এরকম না যে সব সময় এখানে হাতি বেরোয় সেরকম নয় তো মাঝে মাঝে রাস্তা ক্রসিং করে আর এটা সেই পানিঘাটার রোড তো এখান থেকে জাস্ট পানিঘাটা পাঁচ থেকে ছ কিলোমিটার সামথিং এখান থেকে এক কিলোমিটার দুদিয়া তো জাস্ট আমরা পানিঘাটা সিটি পার করলাম ভিলেজটা তো পার করার পরে এখন আমরা দুধিয়ার পথে যাচ্ছি আমরা এখন সেই মিরিগের রুটে ঢুকলাম কারণ আমরা যেহেতু চোপড়া থেকে এসেছিলাম সেই জন্য একটু শর্টকাট নিয়ে নিচ্ছিলাম পানিঘাটা মোড় হয়ে যেটা রোড চলে এসেছে দুধিয়ার দিকে তো সেই রোড হয়ে আমরা এখন বর্তমানে দুধিয়াতে আর এখন আমরা এই সেম রুটটা মিরিকে নেব তো যারা শিলিগুড়ি থেকে আসছো তারা মিরিকের রুটটা নিয়ে নিও মাটিগাড়া থেকে ওখান থেকে আসতে পারবে আর যদি কেউ মাটিগাড়ার দিকে হয়তো আসতে হবে না তোমাদের তোমরা দার্জিলিং মোড় হয়ে শুকনার যে রোডটা ভেতরে চলে গেছে তো ওই রুট ধরে একদম সিধা চলে আসবে আর দেন দুধিয়া পৌঁছে দুধিয়া ব্রিজটাকে একটু ক্রস করে তারপরে রোডটা চলে গেছে নদিয়ার সেই বিখ্যাত লোহার ব্রিজ সো এটা সম্পূর্ণ আর্মিদের আন্ডারে থাকে তো এতই সরু আর এতটা ছোট যে একবারে দুটি গাড়ি যেতে পারে না এই রোডে যার জন্য এক সাইড থেকে ক্লিয়ার হয় দেন অন্য সাইড থেকে তারপরে আবার যেতে হয় সো এইখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে একদম অসাধারণ দৃশ্য তো অনেক টুরিস্ট এখানে দাঁড়িয়ে ফটো ওঠাচ্ছে আমাদের আর এখান থেকে যেতে হবে আড়াই কিলোমিটার মতো সামথিং তারপরে শিব মন্দির বলে একটা জায়গা আসবে তো সেখান থেকে আমাদেরকে লেফট যেতে হবে আর এটা সেম মিরিকের রোড তো আমরা এখন বর্তমানে মিরিকের রোডে রয়েছি আর ভিউয়ের কথা যদি বলি তো অসাধারণ ভিউ অসাধারণ ভিউ তো আমরা নিজেরাও হ্যাঁ, এক্সপেক্ট করতে পারিনি যে এত সুন্দর ভিউ পাবো আমরা দারুণ ভিউ কারণ এই রোডটা দিয়ে যেতে হবে আর এখান থেকে চার কিলোমিটার মতো সাড়ে চার কিলোমিটার সামথিং তো অনেকটা খাড়া আছে অনেকটা স্টিপ সাবধানে সাবধানে এখানে নামতে হবে আর তারপরে কিছুটা খারাপ রোড পাবো আমরা সেই ভিলেজ হারবানি হ্যাঁ এটা হচ্ছে খারবানি ভিলেজ এই সামনের থেকেই সামনের থেকে বুঝলি রাইট টান আছে এই যে এখান থেকে রাইট টান আছে মনে হয় আই থিঙ্ক এই যে অ্যালিশিয়া ওয়াটারফল ওরা আসুক তো কি যে লাগছে আসুক ওরা নাকি হ্যাঁ এখানে দাঁড়ায় কিছু খায়নি আর এইটার থেকে যেতে হবে বুঝলি এটার থেকে নিচে যেতে হবে সো গাইজ তো এইটা সেই খারবনি ভিলেজ তো এখান থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সিধা যাব না এখান থেকে নিচের দিকে আলশিয়া ওয়াটারফলস তো এই সাইডটা এই রুট হয়ে যেতে হবে আর দেন এই জায়গাটাকে আমরা ভালো করে দেখে নাও খরবনি বলে জায়গা তো এখানে আসলে বাইক পার্ক করে রাখতে হবে এখানে কিছু খাবি নিচে যাবি উপরে দোকান নেই এখানে দুই চারটা দোকান আছে আর নিচে চলো তাহলে নিচে নামা যাক চলো নিচের দিকে যাই বসো ব্যাঠো বা তো এইখান থেকে জাস্ট খারাপ রুট শুরু হচ্ছে খারাপ মানে প্রচণ্ড খারাপ রুট রয়েছে भाई साहब एक कैसन रूट बे সো গাইজ কল্পনা করতে পারিনি এতটা খারাপ রাস্তা ভাই দুর্দর্শ খারাপ রাস্তা এর থেকে খারাপ আর কি হবে এর থেকে আর খারাপ কি হবে সো আমরা এখানে এখন বাইক রাখলাম আর দেন এখন নিচের দিকে যাব আমি আর কৃষ্ণ দুজনে আছি আর সবাই নিচে চলে গেছে তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক আর দেখা যাক কতটা ট্র্যাক করতে পারি তো এখন বাজে সময় বারোটা দশ আর আমরা এখন নিচের দিকে নামছি তো প্রচণ্ড রাস্তা খারাপ ছিল তো এখন আমাদের ট্র্যাকিং করতে হবে আইডিয়া নেই কতটা ফার্স্ট টাইম আসলাম এবার দেখা যাক কতটুকু যেতে পারি এক্সপিরিয়েন্স কেমন ছিল মারাত্মক অবস্থা মারাত্মক অবস্থা তো একজনের তো অবস্থা প্রচণ্ড খারাপ আমাদের নাটবাবু <laughs> তো নাটবাবুর সঙ্গেও পরিচয় করাই দিব তোমাদেরকে আর নিচের দিকে নামছি এখান থেকে নিচের দিকে নামতে হবে নিচের দিকে আর এখান থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি ঝর্নার তো জাস্ট ওই সাইডে জাস্ট ওই সাইডের দিকে যেতে হবে হো নাট বাবু नाट बाबू का खबर बा বরিয়াল বা তো আমি সকাল দিকে জানতাম সেই জন্য পুরো ট্র্যাকিংয়ের <laughs> অবস্থায় আসি যে ট্র্যাকিং তো অবশ্য করতে হবে সেই জন্য সেই প্রস্তুতি নিয়ে আসি এখন দেখা যাক আমরা সামনে বাইকটা রেখে দিয়েছি তো ওখান থেকে রেখে এখন নিচের দিকে আমরা যাচ্ছি আর এখানে যদি তোমরা কেউ আসতে চাও তো অবশ্যই একটু ভালো সিসির গাড়ি <laughs> নিয়ে আসবা আর যদি কারে আসতে চাও তো খারবানি বলে একটা ভিলেজ আছে তো ওইখান থেকে তোমাদেরকে বাইক রেখে তারপরে তোমাদেরকে ট্র্যাকিং করতে হবে আর যদি বাইক নিয়ে কেউ আসো তো আসতে পারো অবশ্যই কিন্তু সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে যে বাইকটা তারা উঠাতে পারবে কিনা কারণ রাস্তাটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড স্টিপ রাউট সবাই মাত্র একটুখানি হেঁটে যা অবস্থা আরও তো এখনও বাকি আছে দেখা যাক কী হয়